এই রিসিপ এই এইটা হচ্ছে আমার গাঁ ঘর মু আপনার এর আউটলুকটি দেখাচ্ছি আমার ঘরে আজ গোটে বার্থডে পার্টি লা তো এই পার্টি টোটাল ডেকোরেসন আমি নিজে হি করেছু ମର୍ଣ୍ଣିଂଠୁ ଷ୍ଟାର୍ଟ କରି ନାଇଟ୍ ପାର୍ଟି ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ କ'ଣ କ'ଣ କଲୁ ସବୁ ଏ ଭିଡ଼ିଓରେ ଦେଖେଇଛି ତ ଭିଡ଼ିଓଟିକୁ ସ୍କିପ୍ ନ କରି ଲାଷ୍ଟ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖନ୍ତୁ ଆଉ ଯଦି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗେ ପ୍ଲିଜ୍ ଲାଇକ୍ ସେୟାର ଏବଂ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ ঋষি এবে মন্দিরু জুহার হইকে আসিলে ইস কি হস বাবু হ্যাঁ ভেরি গুড হ্যাপি বার্থডে তবে হ্যাপি বার্থডে কই দিও এ ছুয়া হ্যাপি বার্থডে টু ইউ বকু গেলে কর এ বাবা কান্দো হ্যাপি বার্থডে আচ্ছা আচ্ছা বকু গেলে কর দে যাও যা খাইতে খাইতে মতে গুটে দিও এইটি আমার নন্ড পিলার আজ ডেকোরেশন হয়েছে আমার ନଟ ପିଲାର ଆଜି ବାର୍ଥଡେ ଏଠି ଆମର ରୋଷେଇ ଚାଲିଛି କ'ଣ ଖାଉଛ ଏ ମା ପଡିଗଲା ମୋର ଖାଇଦେ ଖାଇଦେ ଖାଇଦେ 날로 가야 돼. 왜안가야는 아, 거시원. 응, 얼른 나. 아. 에, 저거 잘 버리고 고치고. 이거 잘 버렸어. 말하네. 다음 가인. 언제가나? 저리 들으려 들었어? 나 들었어. 갈 라이크 보내. 갈 보내. के देख देख से पड़ू देख रे देख रे अपड़ होते अपड़ देख भल भल अपड़ भल एडिका एडिका एडिका हां हां दौड़ का दौड़ देखा उठरे था पछड़ा देखना आई पछड़ा छोड़ी भल उठरे से ताको ये करनी ଚାଲି ଯିବ ହେଇ ଭାଇ ତା ଭିତରୁ ଯିବନି ତାର ଏଠି ଏବେ ବେଲୁନ ଫୁଙ୍କା କାର୍ଯ୍ୟକ୍ରମ ଚାଲିଛି ଏଠି ସମସ୍ତେ ବେଲୁନ ଫୁଙ୍କୁଛନ୍ତି ଦେଖନ୍ତୁ ହେଇ ଆଉ ହେଇ ଦେଖନ୍ତୁ କେମିତି ସବୁ ବେଲୁନ ଫୁଙ୍କା ଏଠି ଚାଲିଛି ଚାଲନ୍ତୁ ଯିବା ଏବେ ସୋନୁ ଭାଇ ପାଖକୁ ଦେଖିବା ଇଏ ଦେଖନ୍ତୁ ଇଏ ହେଉଛନ୍ତି ଆମର ବାର୍ଥଡେ ବୟ ଯାହାଙ୍କର ବାର୍ଥଡେ ହେଉଛି ଆଜି ଦେଖନ୍ତୁ ସମସ୍ତେ ସେ ବର୍ତ୍ତମାନ ଦୌଡ଼ୁଛନ୍ତି ହେଇ ଦେଖନ୍ତୁ ଏଇଠି ସୋନୁ ଭାଇ ପୁରା ଚଢ଼ିକି କେମିତି ଡେକୋରେସନ୍ରେ ମାତିଛି ଦେଖନ୍ତୁ ହେଇ ଦେଖନ୍ତୁ କେମିତି ମାମା ଆଣି ଖେଳିତେ ଲାଗିଗଲେଣି ତାଙ୍କ ସହିତ ବାର୍ଥଡେ ବୟ ସେ ବର୍ତ୍ତମାନ ଏବେ ଆଉ ଗୋଟେ ନୂଆ ଡ୍ରେସ୍ ପିନ୍ଧିକି ଆସିଲେ ଏବେ ଟାଇମ୍ ସାଢ଼େ ତିନିଟା ହେଇଗଲାଣି ଆମର ରୋଷେଇ କାମ ଆରମ୍ଭ ହେଇଯାଇଛି ଏବେଠୁ ଷ୍ଟାର୍ଟ ହେଇଗଲା କାହିଁକି ନା ଆମର ବହୁତ ଗୁଡ଼ା ଆଇଟମ୍ ହବାର ଅଛି ମା ଜସ୍ନା ଦିଦି କି ଅବସ୍ଥା ଚୁଲିର ରୋଷେଇ ये पूरा पनीर रेडी कर लेनी सेपटे जीवा देखा केमती कौन डेकोरेट कर हाँ बहुत सुंदर है এই তুমি এই বান্ধব গাধু রে ଛୁଆ ଛୁଆ ବହୁତ ସୁନ୍ଦର ଡେକୋରେଟ କି ହସି ଦଉଛି ଜମା ଚାହୁଁନି ସିଏ ଏପଟେ ଚାହା ପୁରା ବଢିଆ ହସି ଦଉଛୁ ବଢିଆ ଡେକୋରେଟ କରିଛୁ ଇସ୍ ଅଲରେଡି ଆମର ଇଭିନିଂ ହେଇଗଲାଣି ଏ ଭାଉଜ ଏଠି ସନ୍ଧ୍ୟା ଦଉଛନ୍ତି ଦାଦୁ ଆଉ ମାଆଙ୍କ ପାଖରେ ସମସ୍ତେ ପୁରା ଲାଗିଛନ୍ତି ଆମ ବାର୍ଥଡେ ପାଇଁ ଆମ ଡେକୋରେସନ୍ ଅଲରେଡ଼ି ସରି ଆସିଲାଣି ବାସ୍ ଆଉ ଟିକେ ଟିକେ ଅଛି ଦେନ୍ ଫିନିଶ୍ ହେଇଗଲା ପରେ ଆମେ ସବୁ ରେଡ଼ି ହେଇକିନା ଆସିବୁ ଷ୍ଟେଜ୍ ଉପରକୁ এইটি ଏବେ আমার ডেকোরেশন চালছি বর্তমান আমার ডেকোরেশন পুরা কমপ্লিট হয়ে যাই এবার আমার বার্থডে বয় সহ টিকি মস্তি যাই ତ ଏବେ ଯିବା ଆମେ ହେଉଛି ରେଡ଼ି ହେବା ପାଇଁ ଆଉ ଇଏ ହେଉଛନ୍ତି ମୋ ବଡ଼ ଦିଦି ଇଏ ଆମେ ଫାଇନାଲି ଏବେ ରେଡ଼ି ହେଇଯାଇଛୁ ତ କେକ୍ ନେଇକିନା ଷ୍ଟେଜ୍କୁ ଯାଉଛୁ ଆଉ ସେପଟେ ଆମର ଭଜନ ସନ୍ଧ୍ୟା ବି ଚାଲିଛି Thank you. ভাই বলে ডাকো সুখে দুঃখে ভুলো না করি নাম মায়া জানে বন্ধ হই আটমি হরি হরি রাম হরি রাম রাম রাম হরি ସମସ୍ତେ ଗୁରୁଜନ ଲଘୁଜନ ସମସ୍ତେ ଆସି ପହଞ୍ଚି ଯାଇଛନ୍ତି ତେଣୁ ଖାଲି ସମସ୍ତଙ୍କର ଟିକେ ହାତ ତାଳି ଦରକାର ଯୋଉଟା କି ଏ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଖୁବ ଖୁବ ସରସ ସୁନ୍ଦର କରି ରହିବ এই শুভ মুহূর্ত জানেনি জগন্নাথ কেমিতি আনিছন্তি এই শুভ মুহূর্ত আমମାନଙ୍କ ପାଇଁ যা ହଉ এই ঋଷି এই ঋଷି এই ନାଁଟା ତ ସମସ୍ତଙ୍କର ଜଣାଶୁଣା জোরে ফিল্ম স্টার ওতে ঠিক তার অ্যাটিটিউড যাহা বি গিয়েছি এই ছোট বয়সে নিশ্চিত হবার সে গোটে ହେଇପାରେ ଗୋଟେ ଆଖି ଦୃଶ୍ୟ କଳାକାର ହେଇପାରେ ଧନ୍ୟବାଦ ଧନ୍ୟବାଦ ସମସ୍ତଙ୍କୁ Happy birthday happy birthday May God bless you. May God bless you. I said you put yourself in the কি জানেন না আর আমার ଏବେ କେକ୍ କଟା କାମ ସରିଯାଇଛି ତେଣୁ ପୁଣି ଆମେ ଆମର ପୂର୍ବ ଅବସ୍ଥାକୁ ଫେରି ଆସିବୁ ଟୁନୁ ଆହୁରି ଏ ଏ ପ୍ରୋଗ୍ରାମକୁ ସରସ୍ୱତ କରିବା ପାଇଁ ଆମର ପବିତ୍ର ଆସି ପହଞ୍ଚି ଯାଇଛି ଯାଅ ପବିତ୍ର রাখবি অনেক উঠছি একবার বড়ি চালিছি ধরো ধরো বাজার ধরো হেমার যে হাত দিয়ে ঠিক সব উঠে গেল ভিডিও চাইছি ভিডিও নাহি নাহি This is gift. Daddy. Daddy. Cool, cool. Wow! Cioè, wow ko! Yes! Thank you, thank you. ଆଉ ଟିକେ ମାଲା ଦିଦି ମାଲା ଦିଦି ଦେଇଛନ୍ତି ସିଏ ନିଜେ କହୁଛି ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ବାବୁ ଏଇଟା ମୋର ରିଷି ଏଇଟା ମୋର একটা গুড়াকে দেখো ଆଉ ନେକ୍ସଟ ନେକ୍ସଟ ସେ ପୁରା ପାଠ ପଢିବ ଆଉ ଛୁଆ ଆଉ ନୂଆ ଗିଫ୍ଟ ସେ ଗିଫ୍ଟ ଖୋଲିନି ବାବୁ କହିଲେଣି ଏଟା ଗୋଟେ ଏଟା ଏଟା ଏଟା ନୂତନ କାକା এটা ছে নতুন কাকাকে থ্যাংক ইউ কো থ্যাংক ইউ ছে থ্যাংক ইউ টিকু কাকাকে থ্যাংক ইউ কো আমার থ্যাংক ইউ কো থ্যাংক ইউ আউ দরকার নাই তার হয়ে চকলেট নাই এটা ক্লক আর এটা আমাদের হ্যাপি বার্থডে দেখ কি দেখ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা করতে এটা করতে এটা খোল এই খাইবো এটা খেলিবো খাও খেলিবা এটা খেলিবা এটা এটা দেখো এটা দেখো নুয়া আছে